أنا مراد بن مراد وإن لم تغفر لنا من الخاسرين يا رب العالمين يا أكرم العالمين মাননীয় ইয়া আল্লাহ এমপি আমাদের মাঝে ইয়া আল্লাহ এই শিক্ষা কবুল মঞ্জুর করে না রব্বুল আলামিন মাবুনা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া কালামি বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসাদ সেটি বাস্তবায়ন আজকে হচ্ছে বর্তমান সরকার তথা বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার গঠিত হয়েছে শেখ হাসিনার হাত ধরে আজকে বাংলাদেশ যে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আজকে গ্রামগঞ্জে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি জায়গাতেই